আসসালামু আলাইকুম বড় ভাই গেমিং এর পক্ষ থেকে বড় ভাই চলে আসলাম অনেক দিন পর কিছু সময়ের জন্য আর আজকের ভিডিওটা অনেক মজাদার একটা ভিডিও ভালোবেসে ভালোবাসা দেখিয়ে আমার প্রতি যে দয়া করেছে সেটা দেখলেই আজকে ভিডিওতে আপনারা বুঝতে পারবেন আর আজকের ভিডিওটা ইবো থমসনের একটা ভিডিও তো ছোট্ট একটি ইন্টো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক Take him from the yard. ইন্টোর পরে চলে আসলাম ভিডিওতে আমার কাছে পঁয়ত্রিশশো দুইটা পঁয়ত্রিশশো দুটো ডায়মন্ড আছে তো আমি ইবো স্কিনটা নিব তার আগে আপনারা দেখেন আমি আগে আমার ট্রিক্স ইউজ করি আজকে ট্রিক ইউজ করবই আজকে ট্রিক্স সফলতা কাবো সফলতা আমি কেনটা ক্যারেক্টার নিয়ে আজকে ট্রিপসটা দেখাবো তো যদি ভাগ্যে থাকে সব কিছু হবে তো আমি ক্লিয়ার কেস হ্যাঁ ক্লিয়ার কেস দেই আর একটা রিপোর্ট মারবো যে আমার পিঙে প্রবলেম আর দেখা যাক ভাইজানেরা কি করতে পারি আমার কাছে পঁয়ত্রিশশো দুইটা টোকেন আছে আমি ঢুকে গেলাম থমসনের গ্যালারিতে তার আগে আমি একটা স্পিন মারি আমি নুপ আমি এটা বোঝাতে চাচ্ছি আমি নুপ তো আমি এখানে পেট ফুড আর একটি গান বক্স কেটে দিই কনফার্ম দিয়ে কি ব্যাপার এত ডিস্টার্ব কেন আসতেছে এখন নয় ডায়মন্ডের স্পিন মারবো তার আগে একটু নিজেকে ঝালিয়ে নিই আর ডোন রিমিন অ্যাগেইন দিয়ে আমি প্রথম স্পিনটা করে ফেলি আমি কি প্রথম স্পিনই পেয়ে যাব নো প্রথম স্পিনে ডায়মন্ড রয়্যাল বাউচার এখন উনিশ ডায়মন্ডের স্পিন মারবো এখানেই মারবো নাকি না এখানে না আবার গ্লারতে আসুক তো উনিশ ডায়মন্ডের স্পিন মারতেছি এখনই কি পেয়ে যাব ও মাই গড না পেলাম গান বক্স এখন উনচল্লিশ ডায়মন্ডের স্পিন উনচল্লিশ ডায়মন্ডের স্পিনে কেউ ফ্রাগন্যান্স এখন উনসত্তর ডায়মন্ডের স্পিনে এটা ম্যাক্স করতে অনেক ডায়মন্ড লাগবে আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভাই জানেরা দেখেন আমি কত কম ডায়মন্ডে ইবো স্কিনটা পেলাম আপনারা অবশ্যই কমেন্ট করবেন কে কত ডায়মন্ডে এই গানটা পেলেন দেখেন আমার কাছে ইবো গান ইবো ফিস্ট আর ইবো কালেকশন গান কালেকশনটা আমি করে রাখতেছি দেখা যাক আমি আমার ক্যারেক্টারে ফিরে আসি আমি আমার ক্যারেক্টারে ফিরে আসি আর গাড়িটাকে ভালোবাসা হ্যাপি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে গারিনা আমাকে ভালোবাসা দেখাই দিয়েছে অগ্রিম আর আজকে তো প্রপোজ ডে ভিডিওটা বানাচ্ছি আগামীকালকে জানি না কি ডে তো কালকে আসবে এই ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করবেন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো আশা করি আমাকে ছোট বলে তুচ্ছিল